আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও ক্যাফে ক্যাফে অর্থ মাখান ক্যাফে অর্থ মাখান ক্যাফেতে কিভাবে অ্যারাবিক কনভারসেশন বা কথোপকথন করবেন চলুন শুরু করি ইমরান এবং তার বন্ধু ক্যাফেতে যাবে হাইয়া বিনা ইলাল মাখা অর্থ চলো ক্যাফেতে যাই হাইয়া বিনা ইলাল মাখা অর্থ চলো ক্যাফেতে যাই সেখানে ওয়েটার আছে প্রথমে যে সালাম দিবেন আসসালামু আলাইকুম রেসপন্স হবে ওয়ালাইকুম আসসালাম অথবা মারহাবান অর্থ হ্যালো রেসপন্স আহলান ওয়া সাহলান ওয়েটারকে বলায় নাদিল নাদিল আপনাকে প্রশ্ন করবে আই খেদমা অর্থ আমি কে সেবা করতে পারি আই খেদমা অর্থ আমি কে সেবা করতে পারি খেদমা অর্থ সেবা করা ইমরান বলছে তওয়েলা লি সালাসাতি আশখাস যেহেতু তারা তিনজন গিয়েছে তিনজন এক টেবিলে বসবে তওয়েলা লি সালাসাতি আশখাস অর্থ তিনজনের জন্য টেবিল দেখো মিন ফাদলিক দয়া করে নাদিল বলছে তওয়েলা লি শাকসিন টেবিল দুজনের জন্য তওয়েলা লি শাকসিন শাকস অর্থ জনসংখ্যা বা পিপুল জনগণ কে বলা হয় শাকস আরেকটি আরবি হচ্ছে নফর মিন ফাদলিক অর্থ দয়া করে নাদিল যেতে যেতে বলছে please come in be our guest দয়া করে আসুন আমাদের মেহমান হন সর্রাফু তাফাদ্দাল সম্মানের সহিত ডাকতেছে সর্রাফু তাফাদ্দাল আসেন ভিতরে আসেন টেবিল যেহেতু দুজনের হয় কিন্তু তিনজনের টেবিল ব্যবস্থা করতে বলছে ইমরান তাই ওয়েটার তা ব্যবস্থা করে অবশ্যই দিবে নাদিল বলছে এখন আপনি কি চান ফিমা তার কাবুন ফিমা তার কাবুন অর্থ আপনি কী চান ইমরান বলছেন সাই লি আমার জন্য চা অথবা সাই আখদার লি আমার জন্য সবুজ চা সবুজ চা বলতে কি বোঝায় পুদিনা পাতার চা সাই আখদার অথবা সাই আখদার লি অর্থ আমার জন্য সবুজ চা ইমরান আরও বলছে গাওয়া আরাবিয়া লি সাদিকি হাসান অর্থ আমার বন্ধু হাসানের জন্য আরবি কফি গাওয়া আরাবিয়া লি সাদিকি হাসান অর্থ আমার বন্ধু হাসানের জন্য আরবি কফি গাওয়া অর্থ কফি আরাবিয়া অর্থ আরাবিয়া লি সাদিকি অর্থ আমার বন্ধুর জন্য নেক্সট ইমরান আরও বলছে আরেকজন বন্ধু যেহেতু আছে ওয়া আসির বর্তুগাল লি সাদিকি হুসাইন ওয়া আসির পর্তুগাল লি সাদিকি হুসাইন আমার বন্ধু হুসাইনের জন্য কমলার জুস আসির অর্থ জুস এবার সাই সুক্কার তারপর নানা এগুলো কিভাবে বলবেন সুক্কার অর্থ চিনি হালিব অর্থ দুধ নানা অর্থ পুদিনা পাতা টি উইথ সুগার অর্থ সাই বিসুক্কার সাই বিসুক্কার অর্থ চিনি চা সাই বিসুক্কার অর্থ চিনি চা সাই বিল হালিব অর্থ দুধ চা সাই বিন নানা অর্থ পুদিনা পাতা চা চিনি ছাড়া দুধ ছাড়া চা কিভাবে বলবেন এটা হবে বিদুন সুক্কার ওয়ালা হালিব বিদুন সুক্কার ওয়ালা হালিব চিনি এবং দুধ ছাড়া চিনিও নেই দুধও নেই তাহলে কী বলবেন চিনি ছাড়া চা সাই বিদুন সুক্কার সাই বিদুন সুক্কার অর্থ চা কিন্তু চিনি ছাড়া দুধ ছাড়া চা সাই বিদুন হালিব সাই বিদুন হালিব দুধ ছাড়া চা এবার নাদেল প্রশ্ন করছে হালতুরি দুন আশাইয়ান মিনাল আকালতিল খফিফা মাশরু বাতিকুম অর্থ আপনি কিছু হালকা খাবার চান আপনার পানীয়র সঙ্গে হাল ইদুনা আপনি কি চান সাইয়ান মিনাল আকাল তিল খফিফা হালকা খাবার কোনো হালকা খাবার সাইয়ান মানে কোনো মিনাল আকাল তিল খফিফা হালকা খাবার মাশরুবাতিকুম আপনার পানীয়র সঙ্গে মাশরুবাতিকুম অর্থ পানীয়র সঙ্গে হাল তুরিদুনা অর্থ আপনি চান সাইয়ান মানে কোনো কিছু মিনাল মানে হতে আকাল তিল খফিফা হালকা খাবার বাতিকুম পানীয়র সঙ্গে নেক্সট ইমরান আবার বলছে হাল লাদাইকুম কাকা অর্থাৎ তোমার কাছে কি কেক আছে হাল লাদাইকুম কাকা তোমার কাছে কি কেক আছে নাদেল বলছে বা ওয়েটার বলছে নাম লাদাইনা কাকা আলফাওয়া কি হ্যাঁ আছে আমাদের কাছে ফ্রুট কেক আছে নাদেল বলছে নাম লাদাইনা কাকা আলফাওয়া কি হ্যাঁ আমাদের কাছে ফ্রুট কেক আছে তখন ইমরান বলছে কতাইনি মিন কাকা আলফাওয়াকি মিন ফাদলিক অর্থ দয়া করে দুই টুকরো ফ্রুট কেক দিন প্লিজ ইমরান বলছে কতাইনি মিন কাকা আলফাওয়াকি মিন ফাদলিক অর্থ দয়া করে দুই টুকরো ফ্রুট কেক দিন কতাইনি অর্থ পিস বা কাটা কতা অর্থ কাটা কিন্তু কতাইনি মানে পিস মিন কাকা অর্থ কেক আর কে অর্থ ফলমূল নাদেল বা ওয়েটার বলছে আলা আইনি আলা আইনি অথবা বলছে আলা আইনি ওয়ার রাসি আলা আইনি ওয়ার রাসি অর্থ আমি আপনার সেবায় আসি আলা অর্থ উপর আইনি অর্থ আমার চোখ এখানে আলা আইনি বলতে বোঝাই আমি আপনার চোখে আসি এটা আসলে হবে আমি আপনার সেবায় আসি মানে আপনি আমার মাথায় আসেন আমার স্মরণে আসেন এভাবে বোঝায় এটাকে বলা হয় ফ্রেজ নাদেল বলছে যে অর্ডার করা হয়েছিল তাই এসে গেছে তারপরে কেক নিয়ে এসে বলছে আপনি যে অর্ডার করেছিলেন তা এসে গেছে হা হিয়া তলাবাতকুম হা হা হিয়া তলাবাতকুম এখানে আপনার অর্ডার হা হিয়া তলাবাতকুম এখানে আপনার অর্ডার তলাবাতকুম অর্থ আপনার অর্ডার তলাবা অর্থ অর্ডার ইমরান সাল্লা সাল্লাম আল্লাহু ইয়াদাইক আল্লাহ আপনার হাতের মঙ্গল করুন ইমরান দোয়া করে বলছে সাল্লাম আল্লাহু ইয়াদাইক আল্লাহ আপনার হাতের মঙ্গল করুক নাদেল বলছে বিসিহা হাওয়াল আফিয়া স্বাস্থ্য এবং সুস্থতা বিসিহা হাওয়াল আফিয়া অর্থাৎ স্বাস্থ্য এবং সুস্থতা তারপরে ইমরান বলছে আল হিসাব মিন ফাদলিক অর্থ দয়া করে বিল নাদেল বলছে কাইফা তুরিদা আন তাদফা তুমি কিভাবে পরিশোধ করতে চাও নাদেল বা ওয়েটার বলছে কাইফা তুরিদু আন তাদফা তুমি কিভাবে পরিশোধ করবে নগদ ক্যাশের মাধ্যমে পরিশোধ করা যায় আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যায় কি ইমরান বলছে হাল ইমকিন আদভা নগদান আমি কি নগদ দিতে পারি ওয়েটার বলছে নাম কামা তুরিদ হ্যাঁ আপনি যেমন চান নাম কামা তুরিদ হ্যাঁ আপনি যেমন চান তখন নাদেল বা ওয়েটার বলছে নকদান আও বি বেতাকাতি ইতিমাদ নাদেল বা ওয়েটার অ্যান্সার করছে নকদান আও বেতাকাতি ইতিমাদ অর্থ নগদ বা ক্রেডিট কার্ডে অনুমোদন আছে নগদান অর্থ নগদ বিতাকাতি অর্থ ক্রেডিট কার্ডে আর ইতিমাদ অর্থ অনুমোদন নাদেল আবার বলছে সিয়ান অর্থ উভয়ই এক নগদ এবং ক্রেডিট কার্ড উভয়ই এক ইমরান বলছে হা ওয়াল মাবলাগ হা ওয়াল মাবলাগ এই যে এখানে বিল বা অ্যামাউন্ট ইমরান আরও বলছে ওয়া তাফিজ বিল বাঁকি ইকরামিয়া অর্থ এবং বাকিটা রাখুন টিপস হিসেবে কিছু টাকা বেশি দিয়েছে এজন্য বাকিটা নাদেল বা ওয়েটারকে রাখতে বলতেছে ওয়া তাফিজ ওয়া তাফিজ বিল বাঁকি ইকরামিয়া অর্থ বাকিটা রাখুন টিপস হিসাবে বাঁকি অর্থ বাঁকি ইকরামিয়া অর্থ টিপস তারপর নাদেল বলছে বা ওয়েটার বলছে আনা মামনু আমার জন্য নিষেধ শুক্রান জাজিলান অসংখ্য ধন্যবাদ আনা মামনু শুক্রান জাজিলান আমার জন্য নিষেধ আছে আপনাকে অনেক ধন্যবাদ এখন ইমরান বলছেন শুক্রান জাজিলান খিদমাতিল মোতাম মোতামাইয়াজি শুক্রান জাজিলান শুক্রান জাজিলান আলাল খিদমাতিল মোতামাইয়াজি অর্থ চমৎকার সেবা অর্থ চমৎকার সেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইমরান বলছেন শুক্রান জাজিলান আলাল খিদমাতিল মোতামাইয়েঝা অর্থ চমৎকার সেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শুক্রান জাজিলান মানে অসংখ্য ধন্যবাদ আল খেদমা অর্থ সেবা আল মোতামাইয়াঝা অর্থ চমৎকার নাদেল বলছে লা শুক্রান আলাল ওয়াজিব লা শুক্রান আলাল ওয়াজিব অর্থ মেনশন করবেন না এটা আমার ডিউটি আমার কর্তব্যটুকুই করেছি নাদেল বলছে লা শুক্রাল আলা ওয়াজিব অর্থ মেনশন করবেন না এটা আমার ডিউটি আমার কর্তব্যটুকুই করেছি নাদেল আবার বলছে আরজু আন্তারাকুম মাররাতান ওখরা কারিবান ইনশা আল্লাহ আশা করি আবার দেখা হবে ইনশাল্লাহ বিদায়কালে ইমরান বলছে মাশাল্লাহ বা বিদায় আরবিতে হবে মা সালামা মা মা সালামা অর্থ বিদায় নাদেল বলছে ইলাল লেখা নাদেল বলছে ইলাল লেখা আবার দেখা হবে